ছি ছি what a shame what a shame shame shame এই সমস্ত কাণ্ড করে রিলস বানিয়ে শরীর দেখিয়ে পয়সা ইনকাম করছি ছি ছি ছি ছি হ্যাঁ গড আমি এরকম নই ছি লজ্জা করে না ছি ছি দেখো কিছু কিছু মেয়েরা রিলস করছে ছি নিজের সব কিছু দেখিয়ে রিলস বানিয়ে পয়সা ইনকাম করছে আমরা অনেক ভালো তাই না তুমি হচ্ছ আমার হবে হবে যে কোনো একটা বয়ফ্রেন্ড ওকে আমি ভুলে গেছি এইবার আমি প্রচণ্ড ইনোসেন্ট এই দেখো আমার আসো আমি তো ইনোসেন্ট তাই না বললো সবাই আমাকে ভুল বলে সবাই আমাকে পাঁচ পাঁচ কথা বলে আমি ইনোসেন্ট তো সত্যি ইনোসেন্ট তোমার মতন জেরুজালেম বন্ধু দেখিনি যে কিনা বারো দিনে করে তেরো জন তাও এতদিন ধরে টিকে রয়েছে আমার সাথে বড় কথা বয়ফ্রেন্ডটা বাজে ছিল সবাই আমাকে ইউজ করেছে সবাই বাজে আমি তো জানি ওই জন্যই তো তুমি আমাকে চুজ করেছো হ্যাঁ তুমি তো ভালো জানো তো বলো আমার তো খিদে পেয়েছে গো আমি যাই খুব টেস্টি খুব খুব টেস্টি হ্যাঁ যাক আমার ভালো লেগেছে মানে আমার ভালো কি হলো ওই হ্যাঁ। কি করছিলাম কি হয়েছে আরে কি বলি বলো তো সবসময় এভাবে আমি ফোকাটে খাই তোমার কাছ থেকে আমার খুব ভালো লাগে কিছু দিতে হয়তো পারি না দিতে বলনি বাট আমার তো মনে হয় বলো মনে হয় তুমি পরে দিয়ে দেবে হয়ে গেল ঠিক আছে কিছু বললে না না না না very tasty hmm hmm please কেউ হেল্প করো প্লিজ আমার খুব টাকার দরকার প্লিজ হেল্প করো প্লিজ কেউ দাও এই baby wait wait ticket baby ও দেখো আরে কালি বেচারা ভিক্ষে চাইছে হ্যাঁ হ্যাঁ উই শুড হেল্প না উই শুড হেল্প জানা হরে হরে কষ্ট লাগে দেখি হেল্প হ্যাঁ, হ্যাঁ, করি খুব কষ্ট লাগছে দেখে আচ্ছা দাদা কত টাকা হেল্প লাগবে আপনার হ্যাঁ। আমি দিচ্ছি বলুন কত লাগবে দেখুন না দাদা দশ পনেরো হাজার টাকা হেল্প করলে হবে আমি দিয়ে দেবো চিন্তা করুন আমি দিয়ে দেবো আছে দাদা Hindi cinta ko pun. Hindi ako mabuting din ang katatakaan dito. Thank you, Lola. Thank you, Babu, for help para jump. You always ready to You was so helpful, yaar. Oh my God, you was so best boy, ever. Thank you তুমি এত সবার হেল্প করো থ্যাংক ইউ আমারও তো খারাপ লাগলো আমারও কষ্ট লাগলো যাক ভালো হয়েছে মানে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারেন ওই লোকটা না এই সবসময় আমার থেকে ভিক্ষে যায় অবভিয়াসলি এই এই মলটা তো সবসময় আমাদের কাছ থেকে ভিক্ষা চায় দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দুদিন পর ফেরত দিয়ে দেবো আসলে আচ্ছা, আজকে এতটুকু চেঞ্জ কি করে হয়ে গেল just look at him man গেটআপটা দেখো চুইংগম চিবাতে চিবাতে কথা বলে চুপ করে চোখে তো আরে ও তুমি তো ওটাই না যে আমাদের কাছ থেকে চাই তো হ্যাঁ? হ্যাঁ? দশ হাজার দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে দু তিন ওকে বিশ্বাস করতে হ্যাঁ? পারছি ও ভাই কি হয়েছে হ্যাঁ হঠাৎ করে কি করে আমাদের চিনতে পারছো আমরা চিনতে পারছো তো ভাই আমাদের নাকি ভুলে গেছো কে আপনারা কি হেল্প হেল্পের কথা বলে যাচ্ছেন তখন থেকে আমি দেখে যাচ্ছি কি বাপাস বলছেন এরকম হেল্প আমাকে অনেক করেছে তাই কি সবাই ঠেকা নিয়ে বসে আছে মুখ চিনে বসে আছে নাকি যত সব ফালতু লোকজন জানতাম জানেন জান কুকুর সমস্ত কার সাথে বাংলা জানেন দ্য লায়ন কিং জঙ্গল যত সব জান জান সময় নষ্ট যখন গিরগিটি হবো রং বদলাচ্ছে আবার আমি হাসবো না বুঝতে পারছি না আরে এই সমস্ত লোকদের হেল্প করতে নেই বলে না আর রাতারাতি পাল্টে সত্যি আমরা তোমরা যত আদর করো মানে তাও তোমার হ্যাঁ, বলে না সোজা হয় না বেকাই থাকে তো আর আসলে অকাত দেখে নিলে আর তোমার তো বেশি দরদ তো তোমার কথা মতো আমি হেল্প করেছি বলে স্যার গিরগিটি জীবনে সমস্ত লোকদের বিশ্বাস করবে না অ্যাটিটিউড তো জীবনে এরকম এই সমস্ত বিশ্বাস করবে না এই সমস্ত লোক বাকওয়াস just a waste of trash and বাদ দাও আমার মাথা গরম হয়ে আগুন খা খা আমাকে চাটো কি দেখছি কি দেখছি আমরা দুদিন সিংহ বলেছিল সিংহ বলেছিল হ্যাঁ, তাই তো লুক অ্যাট হিম লুক পুরো ড্রাস্টিক চেঞ্জ পুরো কুত্তা হয়ে অন্য কাউকে চাটছে কুত্তা হয়ে হ্যাঁ। এ কি হ্যাঁ দুদিন আগে তুই নিজেকে সিংহ বলেছিস না দুজনের হেল্প নিয়ে নিজেকে নিজে প্রথমে কত অসহায় ছিল তারপর হেল্প নিয়ে হ্যাঁ নিজে বদলে গিয়ে নিজে সিংহের রূপ দেখে আমাকে বলে আমি হ্যাঁ, সিংহ আজকে হ্যাঁ নিজে কুত্তা হয় <laughs> হ্যাঁ, হ্যাঁ একটা এই মেয়েকে চাটছে হ্যাঁ, এই চাটার এতই স্বভাব তো ভালো মতো লোকের এটো চাটতিস একেই চাটতে হলো ও মাই কি সেটা সিরিয়াসলি হয়ে গেল সিংহ আমি সিংহ হয়ে গেল আমার বাজে লাগে হ্যাঁ, নিজের কথা বলেছিল সিংহ তো এখন কুত্তাগিরি করছে সাথে শিয়েছেন এই জন্য এই জন্য বলে ভাই মানুষ হয়ে জন্মেছ মানুষ হয়ে থাকো সিংহ হওয়ার কোনো দরকার নেই অ্যাটলিস্ট আমরা কুত্তা at least we proud that we are dog আমরা বাফাদার নট লাইক সিংহ রূপে কুত্তা তোর মতো দেখো সব বলছি আমাদের যে দিদি বলছে অ্যাকচুয়ালি কি বলো ওরা না চলন হচ্ছে আমরা কত ভালো বলো হ্যাঁ কত ভালো বলো আমরা হ্যাঁ আমাদেরকে নিয়ে চলন হচ্ছে দেখো এই ভাই কি হয়েছে এই সিংহের সাথে কিন্তু পাঙ্গা নিতে পারবে না সিংহ যখন আসে না আস্তে আস্তে আসে ওদের তো কুকুরের মতন ঘেউ ঘেউ ঘেউ করে না বুঝেছ হ্যাঁ, আসো না এইখানে রেখে দেবো কিন্তু ঠিক আছে কামড়ে শেষ করে দেবো আমি সিংহ ঠিক আছে তো মতো কামড়াই না আমি যেরকম কামড়াই সিংহের মতন কামড়াবো কুকুরের মতো পেছনে ঘেউ ঘেউ ঘেউ করবো না যাও যাও যাও যাও যাও যাও my god, oh my god, look who's talking. Wait, wait, wait. At least we are dog. At least we are dog instead of lion. Not like you kind of lion. যে লাইনের মতো একটা টিউড কিন্তু স্বভাব হচ্ছে কুত্তার মতো মেয়ে চাটার স্বভাব ঠিক আছে একটা কুত্তাদের হয় মেয়ে না সরি চাটা সব সব থেকে সবার খারাপ কুত্তাদের কুকুর বাজে হোক ভালো হোক সবাইকে যেমন করে চাটে সেটা তো তুই করছিস রে বাবা এখানে কুত্তাগিরি ঠিক আছে এখানে কে আসল কুত্তা কে আসল সিংহ বা সিংহী তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে আমার তো মনে হয় নিজেকে সিংহ বলাটা ঠিকই আছে সার্কাসের লায়ন সার্কাসের লায়ন নিজেকে তুমি বলতে পারো কেননা সে অ্যাক্টিংও পারে ভিক্ষা পারে মুজরা করতেও পারে এরকম করে মোজা করতেও পারে চাটতেও পারে আদিকে তো এগুলো সার্কাসের লাইনই করে একদম বাট অ্যাট লিস্ট আমরা dog at least we are dog we have some identity yes exactly আমাদের আসল আইডেন্টিটি আমরা হিউম্যান অ্যাট লিস্ট আমরা ডগ কারণ আমরা বাফাদা সিংহ রূপে কুত্তা নেই আমরা সিরিয়াসলি বল গড